আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই চলে আসলাম নতুন আইডি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে হাসি কান্না জড়িত ভিডিও আর মূলত ভিডিওতে হচ্ছে গিয়া সবার প্রতি ভালোবাসা কামনা এবং আমার প্রতি দোয়া রাখবেন যাতে আমি এগিয়ে যেতে পারি সেই ষোলোই ডিসেম্বর দু থেকে আমার চ্যানেলে যাত্রা শুরু ধন্যবাদ সবাইকে আমাকে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দেওয়ার জন্য ছোট্ট একটি ইন্টু দিয়ে আজকে ভিডিও শুরু হয়ে যাক Take him from the yard. Arr. পরে চলে আসলাম আমরা ভিডিওতে আর ভালোবাসা সবিরাম কারণ এত সংগ্রামের পর বড় ভাইকে একটি স্পেশাল দেওয়ার জন্য তো দেখতেই পারতেছেন ব্যাকগ্রাউন্ডে একটা মন্টে ছোটোখাটো ভিডিও এডিট মোশনের এডিট করা তো আমার গ্রুপের মেম্বাররা সবাই দোয়া রাখবেন আমার জন্য আর স্পেশালি ধন্যবাদ সব সাবস্ক্রাইবারকে যারা আমাকে এত কষ্ট করে এই ওয়ান থাউজেন্ড মানে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দেওয়ার জন্য আর আমার চ্যানেলের একটা স্পাম্প হয়ে গেল তো স্পেশাল ভিডিওটি আমি জানি যে আরও আগে দেওয়া উচিত ছিল যখন আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয় এরপরে স্ক্যাপের সাথে হওয়ার পর আমার সেটি ডাউন হয়ে যায় আবারও আমার চ্যানেল দাঁড়িয়ে যায় যাক আপনাদের ভালোবাসার দোয়ার সাপোর্টে তো সবাই আমাকে সাপোর্ট করবেন দোয়া করবেন কমেন্ট করবেন দেখি আপনার জন্য ভবিষ্যতে কি করা যায় ধন্যবাদ আজ ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে